সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আমি আবারও চলে আসলাম সিউটি বিডি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের টপিক হচ্ছে সোনি একুশ ইঞ্চি সিআরটি টিভি রিপেয়ারিং তো এটার অনেক সময় হয় কি ছবিটি কালো হয়ে যায় প্লাস অনেক সময় দেখা যায় চ্যানেল ধরছে তো জিরজির করছে ছাড়ছে তো ধরছে এই প্রবলেম অর্থাৎ এটা হচ্ছে ভিডিও অটো প্রবলেম তো মানে ভিডিও অটোমেটিক অটো প্রবলেম হয়ে গেছে তো আমরা এটা রিপেয়ারিং করব প্লাস সাথে এটার যেই স্ক্রিনটি রয়েছে সঠিকভাবে আসছে না আমরা সেটাও রিপেয়ারিং করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো শুরু করা যাক আজকের টপিক সনি একুশ ইঞ্চি সিআরটি টিভি সেই সুযোগটি রেখেছি দেখতে পাচ্ছেন এটি হয়তো অনেক বড় কাছ থেকে হয়তো ঠিক করে এনেছিলেন কিন্তু ভালো ব্যবহার করতে পারছেন না আমাদের সার্ভিসিং গেছে আমরা বলেছি আমরা সার্ভিসিং করে দেবো এবং এক মাসের গ্যারান্টি দিয়ে দেবো আবার নতুন চলবে আমাদের এই সনি টিভিটি তো আমরা এখন এটাকে খুলে নেবো আগে খুলে নেবো তারপর অন্যান্য যে প্রবলেম রয়েছে আমরা সেগুলি সব করে দেবো একটু তো যেহেতু আমাদের আসলে সার্ভিসিং সেন্টার থেকে আমরা একলা লাই বাইরে যে কাজ করি ক্যামেরার মধ্যে ওরকম আমাদের ধরার সুযোগ নেই তো আমাদের আরও টেকনিশিয়ান রয়েছে মহিলা টেকনিশিয়ান কিন্তু তাদেরকে আমরা নেই না গ্রাম অঞ্চলে একটু অন্য ব্যাপার আছে যার কারণে আমাদের মহিলা টেকনিশিয়ানরা সাথে বের হয় না তো আমরা পুরুষরাই কাজগুলি করে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার ভিডিও সিআরটি টিভি বা স্মার্ট এলইডি টিভির রিপেয়ারিং ভিডিও যারা পছন্দ করেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য তো আমরা টিভিটি <clears throat> দেখতে পারতেছেন অনেকটাই পুরাতন হয়ে গেছে অলরেডি আপু একটা জুট দিয়েন তো আসলে হোম সার্ভিসিং বাসায় গিয়ে আমরা যে সমস্ত কাজগুলি করছি আমাদের সবুজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে Sabuj electronics engineering works and technical training সেন্টারের তো অধিকাংশ টিভি অনেকটা পুরান হয়ে গেছে কোনোটা বাঙালির কাছে বিক্রি করে দিতে চাচ্ছে আমরা সেই সমস্ত আর ভিডিও টিভিগুলি আমরা রিপেয়ারিং করে দিচ্ছি আবারও পুনরায় নতুনের মতন ব্যবহার করার জন্য তো আমরা <coughs> একটু বক করে নিতেছি <coughs> তো এটি স্কিপ করে নেব যেহেতু আমাদের এটি খোলা হয়ে গেছে তো আমরা নাটি খুলে নিলাম এখন বডিটা আমরা খুলে নিতেছি টর্চলাইট আছে টর্চলাইট আমি টর্চলাইট আনতে ভুলে গিয়েছি যেহেতু হোম সার্ভিসিং সেবা করতে গেলে অনেকটাই অন্ধকার ভিতরে কাজ করতে হয় তো আপনারা দেখে থাকবেন আমার ভিডিওতে বেশিরভাগটাই আমরা না হুনিও না আমার মানে আমার লাগে আর কি আমনের আমনের আমরা কাম করব তো আমরা এখন মানুষ কাম গালাগালি কাম আসলে তিনি হয়তো একটু রেগে গেছেন কারণ অন্যান্য মেকানিক্স কাছ থেকে কাজ করে এনে হয়তো প্রতারিত হয়েছেন যার কারণে তিনি একটু রাগ দেখাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ। এটার ভিতরে আসলে যে প্রবলেম তেত্রিশ বোল্ড প্রবলেম এবং রেজিস্টর পিএফ অলরেডি আপনাদেরকে আমি একটু দেখাই না দেখাই আপনাকে না আপনাকে <laughs> তো এই যে দেখতে পারতেছেন যেগুলার সমস্যার কারণে হয় তেত্রিশ ভোল্ট অনেক সময় মিস্টেক করে যার কারণে এই সমস্যাটা দেখা হয় তো এটার ভিতরে আসলে দুটি প্রবলেম রয়েছে একটা প্রবলেম হচ্ছে ছবি তো ছেড়ে দিচ্ছে দিচ্ছি আবার ছবি যদি একটু আসছে তখন কি করছে এটিভিটি ছবিটার চেহারাটা কালো হয়ে যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে তো আমাদের যে কাস্টমার তিনি অনেকটা বয়স্ক মানুষ আন্টি তো <clears throat> আমি আন্টি বলেই রাখি তো তিনি খুবই একটু রাগী আমি আপনাদেরকে টিভিটি ওকে করার পর তার সাথে একটু দেখাবো আসলে তিনি অনেকটাই রাগী তিনি সলিড কাজ পছন্দ করেন কিন্তু Sabuj electronics engineering works and technical training centre এক নং সাইকনল চৌরাস্তা কোনো মার্কেট সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড সবুজের বাড়ি Sabuj electronics engineering works and technical training centre তো এই সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কখনই কোনো কাস্টমারের সাথে প্রতারিত করে না আমরা সলিড কাস্টমার সাথে কাজ করে থাকি তো যারা আমাদের ভিডিওগুলি দেখেন রীতিমতো তারা কিছুটা হলেও অনুভূতি করতে পারবেন আর যারা ভিডিও না দেখেন তারা হয়তো ভিন্ন সমালোচনাও করতে পারেন তাতে আমাদের কিছু যায় আসে তো আমরা যেহেতু লাইট আনিনি তো আমরা আগে আবারও একটু কানেক্ট করি দাঁড়িয়ে করি আপনার তো দেওয়া নিলাম একটা মজার ব্যাপার হলো মানে এই টিভিটির যিনি কাস্টমার মানে আমাদের আন্টি খালা তিনি বলতেছেন এটা সাইরা সাইরা ছবি আহে এটা থামছি না তো এটা আজকে আমরা বাইন্দা দিয়ে যাবো বাইন্দার রশিদা থিয়ে যাব যাতে দীর্ঘ ছয় মাস কি এক বছর নিম্নতম ছয় মাস এগুলো তবে আমি যে কাজটা করে দিয়েছি সেটা ছয় মাসের গ্যারান্টি তাই ধরেন তো এটার ভিতরে আসলে যে পার্টসগুলি রয়েছে পার্টস আসলে মিস্টেক বলতে ঠিক মতন দিচ্ছি তো আমি যেহেতু এক একই ক্যামেরা করি সেক্ষেত্রে আপনাদেরকে ওরকমভাবে দেখাতে পারছি না তৎক্ষণ এক সময় এই চ্যানেলটি গ্রো হলে আমরা আপনাদেরকে ডিটেলস থিয়েটি টিভি সম্পর্কে দেখিয়ে দেব এবং ভোল্টেজ সম্পর্কে আমরা ফ্রি টিউটোরিয়াল দিয়ে দেব যাতে ওইটা দেখে আপনারাও এরকমভাবে কাজ করতে পারেন এটা হলো Sabuj electronics engineering works and technical ট্রেনিংয়ের একটি প্রমিস <clears throat> রয়েছে তো এটা কিছুদিন আগে দেখতে দেখাই যেতেছে যে এই প্রবলেমটা জন্য চ্যানেলটা চেঞ্জ করেছে কিন্তু আমি আজকে চ্যানেল চেঞ্জ করব না তো এখানে যে ভোল্টেজ থাকে আপনাদের তেত্রিশ ভোল্ট থেকে শুরু করে এখানে ইনপুট হয়ে যে পরিবেশন আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটি এখানে রয়েছিল তেত্রিশ ভোল্ট এই ভোল্টেজটা যদি সঠিকভাবে যদি প্রভাবিত না হয় তাহলে এই প্রবলেমটা ঘটে তো আমাদের একাধিক আরও এই ভিডিও অটো প্রবলেম সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো একটু স্কিপ করে নেব তো আমরা রেজিস্টার রয়েছে রেজিস্টারটি ফোর পয়েন্ট সেভেন আমি দুটি রেজিস্টার uh, একটি পিএফ এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ভিতরে আছে অলরেডি uh, দেখতে পাচ্ছেন আমি এটি এখন লাগিয়ে দেব যারা প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে চান তাদের ক্ষেত্রে বলবো দারুণ একটি সুযোগ আমরা রেখেছি আপনারা যদি প্র্যাকটিক্যাল অ্যান্ড ভোকেশনাল বা থিওরি ট্রেনিং আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অতি শীঘ্রই Sabuj electronics engineering works and technical training centre এটা হচ্ছে এক নং সাইকনল মতলব উত্তর চাঁদপুর ডিস্ট্রিক্টে পড়ছে তো এক নং সাইকনল সবুজের কথা আমাদের মূল সার্ভিসিং সেন্টার এবং অফিস আমরা সেখান থেকে ট্রেনিং নিতে পারবেন আমরা অতি অল্প সময়ে ট্রেনিং দিয়ে থাকি এবং পূর্ণ একজন কারিগর হিসেবে পূর্ণ একজন টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলার গড়ে তোলে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিই বিভিন্ন প্ল্যাটফর্মে চাইলে নিজেরাও ব্যবসা করতে পারবে তো আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিওর মাঝখানে আমরা যোগাযোগ করলে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য তো আমি এ ফাঁকে সেই ক্যান্ডেস্টার সরি রেজিস্টারটি লাগিয়ে নিচ্ছি পিএফপিও লাগিয়ে নিলাম এখন আমি একটি অন্য বাইপাস টুলস ব্যবহার করছি সেটা হচ্ছে নোক কাটার দিয়ে আমি এটাকে কাটার বানিয়ে একটু ধরেন ভাইয়া হ্যাঁ একটু ভালোভাবে ধরেন যাতে শোল্ডারিংটা ভালোভাবে করা যায় এক কেজি ছয়শো এক কেজি হ্যাঁ। আর সত্তর টাকা কেজি দুইশো সত্তর Ora, calma, calma. আমাদের পাঁচটি লাগানো কমপ্লিট তো আমরা একটু স্কিপ করে নেব যাতে করে একটু ওয়াশ করে তো আমরা একটু ওয়াশ করে নিতেছি যে জায়গাটি আমি রিপেয়ারিং করলাম বা যে নতুন পাস লাগিয়ে দিলাম যাতে করে কোনো স্পট না থাকে এবং একেবারে নিখুঁতভাবে কাজটি করে দিলাম সমস্ত কানেক্টিভিটি লাগিয়ে নিতেছি তারপর আমরা এসি এসি প্লাগিং করে শেষ করে কাস্টমারকে বুঝিয়ে দিয়ে যাবো ওটা না ওটা পুরো আছে এক থেকে ছিঁড়া ওটা কোনো প্রবলেম না ওটা ছিঁড়ছে অন্য কারণে এটা হলো একটা গ্রাউন্ড তো আমি প্লাগ ইন করে নিলাম যদিও একটু প্লাগটি অন্যরকম তো এখন দেখতে পাচ্ছেন আগে এই সাউন্ডটিও হতো না অলরেডি মানে দেখতে পাচ্ছেন আপনারা ছবি চলে এসেছে আমি আপনার বিয়া করব একটু কালো রয়েছে তো আমরা একটু বাড়াই দেবো আরে বাচ্চাটা এই আমার একটু সামনাসামনি বাসটা করেছে ছবি চলতে সে তো আপনার মতো সন্তান আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো যাতে আমার মতো মায়েরা করে না তো দর্শক আমরা টিভিটি এখন ফিটিং করে দেবো বড়িটার গান তো একটু তো আমাদের এখানকার কাজটি শেষ তারপরও একটু তো বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের টিভিটি সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে বিদায় নেব অটো দিব আপনারা একটু দেখালাম এই আসলে আমরা থাকি সবাই ভালো থাকবেন দেখো আগামী আসসালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখন অটো নিচ্ছে অটোমেটিক অটো হচ্ছে অটোমেটিক যে চেঞ্জিং যে প্রবলেম সেটা একদম কমপ্লিট এখন আমরা এখান থেকে বিদেয় নেব